আপনাদের আরেকটা আমি জরুরি মাসালা বলি সেটি হলো আমরা যে ভুলগুলো করি কোরবানের কোনো গুস্ত কোরবানের কোনো দুধ এগুলা বিক্রি করে ওই টাকা দিয়ে চাউল কিনা ডাউল কিনা অন্য কিনে ক্রয় করা এটা জায়েজ নাই আমি আগেই বলেছি এই কোরবানির জন্য কার নিদর্শন আল্লাহ নিদর্শন কোরবানির গুস্ত বিক্রি করা কোরবানির হাড্ডি বিক্রি করা কোরবানির আতরি বিক্রি করা কোরবানির সামডা বিক্রি করা এগুলো কি নাই জায়েজ নাই হ্যাঁ আপনি যদি প্রয়োজনে বিক্রি করতে হয় সেই টাকা আপনি পরিবর্তন না করে হুবহু সেই টাকা আপনি গরিব মিসকিনকে সৎকা করে দিবেন ক্লিয়ার কথা কি বুঝতে পেরেছেন এই সামদা বেসা টাকা দিয়ে খসাইয়ের বিল দিবেন না আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে আপনার অনেকে মাস্টার না বুঝার কারণে যুগ যুগ ধরে কোরবানি করতেছে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয় নাই আপনারা জিজ্ঞেস করতে পারেন হুজুর অক্সিজেন মরে গেলে তো সেখানে কোরবানির গোস্ত বিক্রি করে ঠিক কিনা অক্সিজেন মরে আতুর ডিপুর মোড়ে যে গুস্ত বিক্রি করে এগুলো তো যারা কোরবানি দেয় তারা বিক্রি করে না গরিব মানুষেরা বিক্রি করে আপনি গরিবকে যে দান করেছেন এটা তার জন্য হাদিয়া হাদিয়ার জিনিস উপহার গিফটের জিনিস বিক্রি করতে পারে এটা তার জন্য হালাল কিন্তু আপনি তো কোরবানি দাতা আপনার জন্য কোরবানির গোস্ত বিক্রি করা জায়েজ নাই অনেকে আছেন কোরবানি দেয় ওই কোরবানির গোস্ত দিয়ে সারা বছর হোটেল চালায় আসলে নাই কোরবানি হয়েছে হয় নাই আপনি যে পরিমাণ গুস্ত হোটেলে দিয়েছেন সেই পরিমাণ টাকা আপনাকে সৎকা করতে হবে এই জন্য আপনি উজুরাতের বিনিময়ে আপনার গরমের চাকর আছে চাকরানি আছে তারা কাজ করে তাদের আপনার ঘরে যে খাবার খায় সেটা আপনার বেতনের অন্তর্ভুক্ত যদি হয় তাহলে আপনারা এই মাসের বেতনটা একটু বাড়াইয়ে দিবেন যাতে সে যে কোরবানির গুস্ত খেয়েছে সেটা যেন তার বেতনের মধ্যে না ঢুকে কথাটা কি বুঝতে পেরেছেন যেন সে বেতনের মধ্যে যেন না যায় এটা হচ্ছে তাকুয়া এটা হচ্ছে তাকুয়া আলা বলতেছি আমরা যারা গরু জবাহ করি অনেকেই ওই সামডার টাকা দিয়ে দেয় আল্লাহর বস্তে করবেন না কষাইয়ের টাকা হুজুরকে যে কোরবানি জবাই করার টাকা দিবেন এগুলো আপনার পকেট থেকে পিওর টাকা দিবেন চামড়ার টাকা হুবহু কি করতে হবে দান করতে হবে আর এই টাকা এতিমখানা এতিমদেরকে দিতে হবে এটা এতিমের হক আরেকটা মশালা আছে আপনি কোরবানির গুস্ত দিয়ে ওই সমস্ত জিনিস ডাইরেক্ট বদল করতে পারবেন যেগুলো স্থায়ী থাকে যেমন কাফর এটা মোটামুটি স্থায়ী থাকে হ্যাঁ এগুলো আমি বদল করতে পারবেন যেমন সামডা আপনি ব্যবহার করতে পারবেন সামডা কি করতে পারবেন শুকিয়ে সামডাটাকে আপনি বিছানা হিসাবে কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন কোনো সন্দেহ নাই কিন্তু বিক্রি করে সেই টাকা কোনো বেতনদারিকে বেতন অনুযায়ী দেওয়া যায় না এটা আপনারা দান করে দিবেন আজকে এতে মিসকিনের হক রয়েছে অনেকে বলে গুস্তাকে তিন ভাগ করতে হবে এগুলো হচ্ছে মুস্তাহাব এগুলো হচ্ছে কি মুস্তাহাব ঘরের মধ্যে যদি আপনার সদস্য বেশি থাকে তাহলে আপনি সেই পরিমাণ দিবেন কারণ আপনার ছেলে মেয়ে প্রথম আপনার হকদার ঠিক কিনা বলেন আপনার ছেলে মেয়েকে লেগে সব